সময় শ্রম অর্থ সবই ব্যয় করলাম কিছু কি পেলাম কথাটা আমারই হতো যদি কিনা পথ চলা দশ বছর যেত এসেছিলাম খামখেয়ালি করে আছি এভাবে গেল চার বছরে প্রতিযোগিতায় পিছিয়ে ছিলাম কখন হাল ছেড়েছি যখন আর হেরে যাব কখন পেছনে ফিরে দেখব কেউ নেই আর তখন আমি বহুবার হাল ছেড়েছি তবে কখনো হেরে যায়নি কেউ কিছু দেয়নি নাকি নিয়ে আমার অবদান এই চ্যানেলে সীমাবদ্ধ নয় নিজের জন্য অবদান রাখব আমি থামবো না আমি হাল ছাড়ব না পারবে কি আমায় ঠেকাতে আমি থামব না আমি আমার পথেই চলব হাতে গোনা একজন থেকে যদি বিজয়ী হই তবে তাই আমি পিছিয়ে পড়ার নই